সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে একটি পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যে কোরআন তেলাত করা হয় তারই অংশ মাত্র দেখতে পেয়েছে প্রিয় দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠানে একজনকে দিয়ে কোরআন তেলাত করে নেওয়া হয় সেই কোরআন তেলাত শুনে মানুষ মজা আর হাসাহাসির মধ্যে পড়ে আছে তো প্রিয় দর্শক আসলে হাসাহাসির কথা মানে এক ধরনের মানে মজা করার কথা কারণ বাংলাদেশে অসংখ্য হাফিজ আছে অসংখ্য ভালো ভালো কারি আছে একজন মূর্খ যে কিনা কোরআনের কোনো কিছুই বোঝে না যে কিনা কোরআনের কোনো আয়াত ভালো করে পড়তেই পারে না একদমই অসত্য আপনারা খেয়াল করে দেখবেন যে পাঁচ অক্ত নামাজ পড়ে না শুধুমাত্র তিন অক্ত পরে বা দুই অক্ত পরে এরকম নামাজিকেও আপনি দেখবেন তাদেরকে জিজ্ঞেস করবেন একটা সুরা ধরবেন বা সে যে ভালো পারে মুখস্থ আছে তাকে বলবেন তাকে কিন্তু সুন্দর করে একটা সুরা বলবে সুন্দর করে অনেক শুদ্ধ করে পড়বে কিন্তু এনাকে দেখুন তার কোরআন তেলাত মনে জীবনে কোনোদিন সে কোরআনই পড়ে নাই হঠাৎ করে তাকে এই দায়িত্ব ধরে দেওয়া হয়েছে তাকে বলতে বলা হয়েছে তাই সে হরর করে যা ইচ্ছা তাই বলে দিয়েছে আসলে একে অপমান করার কোনো আমার ইচ্ছা নাই কিন্তু কিন্তু আমাদের দেশে আমাদের বাংলাদেশ হাফেজদের উপরে কারীদের উপরে হুজুরদের উপরে কোনো মূল্যায়ন বা আর কোরআনের প্রতি যদি তাদের এত মহব্বত থাকতো তাহলে অবশ্যই কিন্তু একজন হাফিজকে ডেকে নিয়ে আসতো আসলে তারা এত মূর্খ এত বলত যে আমাদের দেশে এত হাফেজ সুন্দর সুন্দর ভালো ভালো হাফেজ থাকতে একজন মূর্খ দিনে কোরআন তেলত করে না দুঃখের বিষয় এটা তো প্রিয় দর্শক আসলে বল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত خلق